মানে মাটি থেকে হাত উপরে থাকবে বাহু দুটা আর পাজরের সাথে এভাবে লেগে থাকবে না ফাঁকা থাকতে হবে তাইলে সেজদা হলো আর সাতটা অঙ্গের উপর সেজদা হলো সংক্ষেপে বলে ফেললাম আমরা একটু ছবি দেখি এটা ক্রস দিছি কেন এই লেগে আছে মূলত উপরে থাকবে এবং পালক থেকে ফাঁকা থাকবে হাদিসে আছে যে মামার এদিক দিয়ে যেন একটা ছোট ছাগলের বাচ্চা যেতে পারে এরকম গ্যাপ থাকতে হবে বাচ্চা দিয়ে যাবে নিচ দিয়ে যাবে হ্যাঁ, মানে ফাঁকা থাকবে অনেকে যেটা করে এটা আপনি পাবেন যদি একটা ডিসটেন্স নিয়ে যদি সেজদাটা দেন তাহলে এটা সুন্দরভাবে আদায় হবে খুব কাছে দিয়ে ফেললে এটা সব লেগে থাকবে আপনার সেজদার দোয়া আমরা শুধু একটা পারি আর কয়েকটা দিলাম আমি এটা কি আছে রাব্বানা ওয়া আল্লাহুম্মা মুসলিমে রুকু দোয়াটা দিয়ে দোয়াটা করতে ভাই যেটা স্কিপ করবেন জাস্ট বাংলাটা মানে মিনিংটা বলে জেনে থাকি পরে প্রশ্ন করতে হবে ঠিক আছে তাহলে এখানে আল্লাহ রাসুল বলছে যে তোমরা আল্লাহ সবচেয়ে কাছে তখন চলে যাও যখন তোমরা সেজদা অবস্থায় থাকো ফলে ওই সময় দোয়া করো বেশি বেশি আমরা আগে বলছি সেজদা অবস্থায় দোয়া করতে হয় সেজদায় পায়ের অবস্থা ডুবে থাকে এটা রং কেন দুইটা একসাথে লেগে থাকবে এটা উঠে ফেলছে এটা খুব চমৎকার এই ছবিটা খুব ভালো লাগছে আমার কাছে এইভাবে থাকতো পায়ে আল্লাহ রাসুলের পায়ে এভাবে থাকতো এই সাতুল দুই কদম মিলে থাকতো পায়ের আঙ্গুলগুলো এরকম বাঁকা করে এগুলো কেবলামুখী আর পুরোটা অ্যাটাচ থাকতে সেজদা আমাদের পায়ে হয়ে থাকে ওকে দুই সেজদার মাঝখানে বসার দৃশ্য এখানে আমি ভালো ছবি পাইনি এটা সুন্দর হয়নি তারপর ঠিক দেয়া লাগছে আপাতত এটা পাইছি এইখানটা আমার মেন প্রবলেম হয় এক একজন বসে সে মানে পাছাটা ই দিয়ে যে যাতে ইয়ে কষ্ট অসুবিধা আচ্ছা স্যার ওই পাশে এটা মালাইরা বেশি অনেকেই এটা হাদিস স্যার না কিন্তু পার্শ্ববর্তী যে আছে তার যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে আমি সাজেস্ট হ্যাঁ, করি এইভাবে প্রশ্ন এইভাবে সাজেস্ট করি পুরো আপনি এইভাবে প্রশ্ন এটাকে বলে আর মালাইরা যেটা বসে এটাকে বলে মানে রূপ আচ্ছা। তারা হচ্ছে বাম পা ডান পায়ের নিচ দিয়ে দিয়ে দিবে আর বাম নিতম্বের উপরে পাছার উপরে সে বসবে আমরা যেটা করি বাম পা পিছিয়ে দিয়ে সেখানে বসবো আর ডান পাটা এরকম উঁচু করে রাখবো তো পুরো সালাতে আপনি এভাবে পড়তে পারেন আর ওই সন্না যদি আদায় করতে চান মালয়দের মতো তাহলে শেষ বৈঠকে আপনি মোতাবারিক বসা বসতে পারেন যদি আপনি চান আমি ছবিতে আরো কি করব আল্লাহ কি করতেন পিছিয়ে দিতেন আলাইহা তার উপর বসতেন বা ইয়ানসুবু রিজিলাহুল ইয়ামনা ডান পা খাড়া করে রাখতেন এই ছবিটা সুন্দর সামনে ভালো ছবি আছে দেখো ওয়াস্তাকবিলু বিআসাবিহাল কিবলা এবং পা মুখী করে রাখেন এখানে হয় না এই আঙ্গুল আচ্ছা এটা কাটা দিছি কেন এটা সত্য তবে কেউ যদি মোটা হয় পায়ে ব্যথা থাকে তখন তিনি চাইলে এইভাবে এইভাবে বসতে পারেন কারণ এই বসার পদ্ধতিটা আর যদি ভায়োলেট হয় কি হবে সালাতের দুই অবস্থায় মুফতারিশ বসা সুন্না দুই সিজদার মাঝখানে আর প্রথম বেড়ে আর বাকি সবসময় আপনি মোতাবলিক বসতে পারেন আপনি হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কখন বসবেন তিন এবং চার নামাজে শেষ রাখাত তাই শেষ রাখাতে তার এটা বসে আর যদি পুরো সালাতে আপনি এই পন্থায় যত জায়গায় বসবেন এইভাবে বসতে চান সালা ইজ ওকে আমি এটাই সাজেস্ট করি আর এটা আমি মাঝে মাঝে করি যেহেতু হাদিসে আছে মাঝে মাঝে কার্টুন দিয়ে দেখানো এটা এটা যেটা বলতে সমস্যাটা হয় কি পাশে না যখন নামাজের মধ্যে থাকে আসলে পাটা বের করে দেওয়া যায় না অসুবিধায় কাজ হয়ে যায় এটা কিন্তু ও যদি একা বসতো তাহলে ঠিক মতো একা বসলে অসুবিধা তারপরে কিন্তু সামহা মালয়েশিয়ানরা মেনটেন করে ফেলতেছে স্যার কিন্তু এভাবে অভ্যস্ত হয়ে গেছে হয়তো একটু চাপ লাগে হ্যাঁ, মহব্বতের জন্য পাশাপাশি দাঁড়াইলাম এখানে ডান পায়ের রাখা এটা কি নিয়ম এই দেখেন এই আঙ্গুল দেখা পায়ে ব্যথা লাগে যায় আচ্ছা এই জন্য আমি বলে ফেলছি ওখানে ব্যথা হলে এটা ভিন্ন কথা হ্যাঁ, আপনি ছোটবেলা থেকেই মানুষ শারীরিক কসরত করে না এই শরীরটাকে পাকা করে ফুটবলের মতো করে ফেলে মানে অবাক করা সে মানে অ্যাথলেটস যারা কিভাবে করে এটা কসরতের মাধ্যমে ছোটবেলা থেকে যদি এই আমাদের বয়স যখন সবার আট নয় তখন আমরা এই ওয়ার্কশপটা করা দরকার ছিল কিন্তু আমরা কেউ করতে তিরিশ বছর বয়সে কেউ ষাট বছর বয়সে তো আমরা যদি ছোটবেলা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতাম সবগুলো শূন্যই আমাদের সাথে চাইতো একটাও খুব কঠিন লাগতো বাট এটা আমরা অভ্যাস না থাকার কারণে তো এগুলো পারিপার্শ্বিক বিষয়গুলো আপনাদের বোঝাতে গেলে কষ্ট হবে আমি সংক্ষেপে বলে দিলাম জালসাদুর তাওয়ার রূপ এটা